কেমন করছ কেন তুই হ্যাঁ এই মাত্র বললাম কি ভিডিও বানাবে একটা এই ক্যামেরাটা ধর সুইম ও করলো নাকি চাইরে পাশে অন্ধকার অলরেডি বাঁচতেছে সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে গেছে ওই গ্লাসটা পরে লই আমি তো অন করলাম কি বাইরে আলো দেখছিস গ্লাস পরের মতো আলো আছে মানে আজকে সারাদিন তো সূর্য উঠলই না আমার জন্য সূর্য উঠছে তোর জন্য কি সূর্য উঠছে সূর্যটা দেয় দিয়ে মারে সূর্য কি সূর্য কি মনে সূর্য মনে সূর্য কয়নে রাখছে মনে সূর্য আমার <laughs> হ্যাঁ? <laughs> ওর নাকি আছে আচ্ছা হ্যাঁ। একটা ব্যাপার বল হ্যাঁ। কি খাওয়াইলে আমার মুখ দিয়ে বাই দা কয়া কোয়া বন্ধ হইব বাই দা ওয়ে বাই করলা জুস খাওয়াইলে বন্ধ হইব না এগুলো আরো বেশি হয়ে যাবো তাহলে কি করা যায় বেশি বেশি ব্যাপারটা মানে সারাক্ষণ বলবো দেখবো যে তারপরে বাই মুখে আসবো না মুখে আসবে না না এটা বেশি ভালোবাসা হয়ে যাবে তখন এমনি এমনি ছুটে যাবো

মানে এমন একটা জিনিস যে সবার বউয়ের নাম ঠুসঠাস করে মুখ দিয়ে বেরোয় যায় হ্যাঁ, সমস্যা না না হ্যাঁ, মনে করে আমি সুপার বসলাম গাড়িটা এইভাবে চালাবো এখানে শুধু পিওর সিঙ্গেল আমি তোমরা একটু ওইদিকে কথা ওকে হ্যাঁ, ভাই মানে ব্যাপারটা বুঝলাম না বুঝি নাই ব্যাপারটা কোন ব্যাপারটা হ্যাঁ যে ব্যাপারটা হোক বুঝি নাই আসলে কি বুঝান তো একটু বিষয়টা আমরা যাবো তো ঘুরতে যাবো তো তুমি কাটে বোঝাও মালপত্র আগে রাখবে কেন শরীরপুর এটা কি দাড়ি কোথায় মঞ্চ কোথায় কি হ্যাঁ, কি কি দাড়ি মোচ কই তুই দেখে আর আচ্ছা, আমি ঠোঁটে আমি ঠোঁটে লিপস্টিক নিতে নিতে শেষ তার মানে এই শিকার করছে খুলো না একটু খুলো না গাইস সে হচ্ছে লাল লিপস্টিক দিছে ছোট এর জন্য খুলতে চাচ্ছে না মানে এটা শুধুমাত্র আচ্ছা সবার বোন নাম জানে ওর বোন নামটা কি হ্যাঁ আমি বলবো সুমাইয়া সুমাইয়া এটা তো এটা তো ফেসবুক নাম ও হইলো তো হইল তো ফেসবুক নাম ভাই ফেসবুকের নাম আর ইয়ার নাম আলাদা থাকে হ্যাঁ আসল নাম কি জান আসল নাম কি বউ তোর গার্লফ্রেন্ডের বলে নাকি আমার তো নাই ভাই মানে বলতে গেলে সবার এই জায়গায় তলে তলে সবাই আচ্ছা, তলে কি করলি কোনটা তোরা তখন কি করলি হ্যাঁ। আমরা বউ কার বোন নাম কি ছিলাম আর কি আমি আমার ডাকি তুমি কি ডাকো পান এই বাবা সামনে জ্যাম ফর ওয়াচিং দিস ভিডিও এনে বইয়ের কি নামে ডাকো সেটা এটা কইতেই না না সবাই বলতেছে না আমরা শুরু আমরা শুরু করতে পেকে জায়গা শুরু ভাই তোরা ভাই আমি সিঙ্গেল মানুষ তুমি কি ডাকো আল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাভ ফান এদের থেকে দূরে থাকবেন হ্যাভ ফান প্লিজ